আমি জানি তোমাদের অনেক কুরকুরি আছে ব্রো কুরকুরি মানে কি নিয়ে ও শর্ট বা পাশে লাথি দিবে যদি গাজা খান পাগল হয়ে যাবো সাথে থেকে উইস্কি উইস্কিসটা কি আপন মায়ের পেটের ভাই চুল কেটে দাড়ি কেটে ফেলছে নিজের পুলিশে জবর দাবা দেওয়া হয়েছে না রাত জেগে করি কাস্টমারের মধ্যে ঘুমাই না রাত জেগে কি কাজ করে বিসমিল্লাহ বলে শুরু করলাম বিসমিল্লাহ আসসালামু আলাইকুম guys welcome back to a brand new reaction video পুরা ভিডিওটা না দেখে কোনো বিশ্রী মন্তব্য করবেন না আজকে রিয়াকশন ভিডিওতে জাইরালোক রাইহান এর একটা রিসেন্ট র্যাপ সং হুররে সেটা নিয়ে রিয়াকশন করতে যাচ্ছি অনেকে আমাকে এই গানের লিঙ্কটা আগেও পাঠাইছেন পাঠায় বলছিলেন যে ভাই নিয়ে ফানি কিছু একটা করেন বাট অনেস্টলি সব কিছু দেখার পর আমার মনে হয়েছে যে মেবি আমরা যেটা করছি সেটা হয়তো ভুল তো পুরো ভিডিওটা আপনাদেরকে দেখার রিকোয়েস্ট করব তারপরে বলবো আপনার মন্তব্য করবেন দেখি অ্যাকচুয়ালি পজিটিভলি এখানে কিছু করা সম্ভব কিনা সো চলেন দেরি না করে ওদের হুররে গানটার একটু ওভারভিউ নিয়ে আসি five four three two one place start yo আমি জানি তোমাদের অনেক কুরকুরি আছে ব্রো কুরকুরি মানে কি চুলকানি মেবি হতে পারে কুরকুরি আপনাদের কি কুরকুরি আছে একটু কমেন্টে জানাই দেন কিন্তু আমি জানি না যারা লোক রেহানের এই গানটা শোনার পর কি হবে আমিও জানি না বুঝতে হবে ব্রো বুঝতে না বুঝলে কিন্তু হবে না যদি এখানে ওনাদের লুকসগুলোর দিকে একটু খেয়াল করেন একজনকে খুবই ভদ্রভাবে হাতের উপরে এভাবে একটা হাত রেখে খুব ডিসেন্ট একটা ওয়েতে দাঁড়ায় থাকা যাচ্ছে ওনাদের লুকসটাও কিন্তু খুব মারাত্মক যে ওয়েতে ওনারা দাঁড়াইছেন যারা লোক ভাই all the way to giving the jesters it's all good finally the brother cap পরে যে আসেন ভাইয়াকে ভালো লাগতেছে সবাইকে দেখতে ভালো লাগতেছে এখন হ্যাঁ ফুচকা কসমে আমি আসক্ত হয়ে গেছি টক দিয়ে ফুচকা ভাবতে পারি না আমি একদিন আগে ফুচকা ভাত না হলো চলতে যা ফুচকা লাগবে টপ মানে ভাত না হলেও জায়রালোক ভাইয়ের চলবে যদি এটার বদলে আমরা দুই পিস ফুচকা ওনাকে দিই দ্যাট উড বি এনাফ যদি এটা সিরিয়াসলি হয় তাহলে বলবো জায়রালোক ভাইয়ের হয়তো হেলথ কনসার্ন হওয়া উচিত কারণ ফুচকা খেয়ে আসলে জারালোক ভাইয়ের জন্য সার্ভাইভ করা কঠিন হয়ে যাবে without carbohydrate it would gonna be very difficult for him পাগল হয়ে যাবো সাথে থেকে উইস্কিস দিলে আমার মাথা উইস্কিসটা কি ঠান্ডা করতে হয় কি লাচ্ছি জারালোক কয় কি লাচ্ছিটাও ভাইয়ের জন্য খুবই ম্যান্ডেটরি ফুচকা লাচ্ছি হুইস্কিস ফুচকা আর লাচ্ছে এটা আমি বুঝতে পারছি আমারও ভালো লাগে খেতে বাট হুইস্কিসটাকে এটা আপনার একটু কমেন্ট করে জানাই দিন আমাকে বলার জন্য আজকে আমি বাইরে বের হইছি বলতে বলতে মনে পড়ে গেল একটা গল্প আজকে ফুচকায় নিতে গল্পটা বলবো অল্প গেছিলাম কক্সবাজার সেখানে রোহিঙ্গারা শুরু করতে ইয়াবার বাজার আমরা তো দিয়েছিলাম খাবার তারা কেন শুরু করতে সব কারবার পুলিশে কয়েছিলাম তাদের জব্বর ডাবা রোহিঙ্গাদা যারা হচ্ছে খাবার দেওয়ার পরে তারা খারাপ কাজ করছে ইয়ো বা জুয়া ড্রাগস পুলিশের জবর দাবা দেওয়া হয়েছে তারপরেও তারা বাজে কাজ করে মানে জারুক ভাইটার এগেনস্টে যদি কোনো কাজ করে থাকেন এই জন্য জারুক ভাইকে একটা thumbs up for mentioning this আমি যারা লোক তোমরা জানো না সব থেকে হলিউড বাংলা হিন্দি দেখি না ডেলি খাই ফুচকা ইয়া বাগাতে খাই না রাত জেগে করি কাস্টমারদের মতো ঘুমাই না তারপর লাইন অনেক কুইক ছিল বাট এতটুকু আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে যারা লোক ভাই সারা রাত উনি কাজ করেন ঘুমান না রাতেও অনেকে কাজ করে যারা হয়তো ফ্রিল্যান্সিং করতে পারেন হতে পারে মানে রাত জেগে কোনো কোনো ইম্পর্টেন্ট কাজ করে থাকলে that's fine as long it's all good আমি যারা লোক ভাইকে নিয়ে কোনো জাজ করতেছি না প্লিজ মানে কোনো ভুল মন্তব্য করবেন না যারা লোক ভাইকে একটু বোঝার চেষ্টা করতেছি ভাই রাত জেগে কী কাজ করেন মানে রাত জেগে কী কাজটা করেন সেটা একটু বোঝার চেষ্টা করতেছি অনেক গান লিখছি তোমাদের উদ্দেশ্যে হুটের গান বলছি আশেপাশে সবাইকে বন্ধু বানাইছি দেখো সবাইকে নিয়ে কত মজা করছি যদি খাস গাঁজা তাহলে নষ্ট হবে তোর মাথা চাপা করবি চাচা লাঠি দিয়ে বাচ্চা বাপ বলবে বাপ বলেছে বাচ্চা যারা লোক ভাই না করতেছে খেয়ে নেন নাহলে বাপ বলবে পাগল হয়ে গেছে আমার বাচ্চা বাপ পাশে লাথি দিবে মাথা নষ্ট হবে যদি গাঁজা খান আর বাপ বলবে পাগল হয়ে গেছে আমার বাচ্চা কেয়ারফুল বি কেয়ারফুল লাইন লাইনগুলো থেকে আমি ইম্পর্টেন্ট এবং পজিটিভ মেসেজগুলো না ট্রাই করতেছি আপনারা জানি না যারা লোক ভাইকে এত খারাপ কথাগুলো বললেন কেন উনি কিন্তু পয়েন্টটা পজিটিভ মেসেজ দেওয়ার ট্রাই করতেছেন বাইরে একটা হ্যাঁ ফুচকা প্রথমে আমি আসক্ত হয়ে গেছি টক দিয়ে ফুচকা বাঁচতে পারি না আমি একদিন ভালো হয়েছে ভাই আপনি আসক্ত হয়ে গেছেন ফুচকাতে ইয়া বা মদ গাজার মধ্যে আসক্ত হননি দ্যাটস দ্যাটস অল গুড জারালোক ভাই এটার জন্য আপনাকে একটা থামস আপ দিতে চাই আপনার ভিডিওতে যারা এই মুহূর্তে তারাও একটা জারালোক ভাইয়ের জন্য একটা লাইক দিয়ে দিন বিকজ উনি ফুচকাতে আসক্ত হয়েছে আজে মাঝে কিছুতে আসক্ত হয় নাই নাকে ফুচকা ভাত না চলতে যা ফুচকা লাগবে টুপি আমার মাথা ঠান্ডা করতে হয় খেয়ে আপনারা একটা জিনিস খেয়াল করেন নাই এই যে চুল এবং দাড়িটা এটা কিন্তু জারলক ভাই শেভ করে ফেলছিলেন এবং দিস ইজ নট রিয়েল চুলের দায়টা রিয়েল না এটা কেন না সেটা ডিটেল স্টোরিটা আমরা যখন আলোচনা করবো আপনারা একটু পরে দেখতে পারবেন যারা লোক কয় কি বলার জন্য আজকে আমি বাইরে বের হইছি বলতে বলতে মোটা পড়ে গেল একটা গল্প যে রিয়েল লুকস কিন্তু এটা গল্পটা বলবো অল্প গেছিলাম কক্সবাজার সেখানে রোহিঙ্গারা শুরু করতে ইয়াবার বাজার আমরা তো খাবার তারা কেন শুরু করতে সব কারবার পুলিশ তাদের জব্বর আমি যারা লোক তোমরা জানো না সব থেকে হলিউড বাংলা হিন্দি দেখি না ডেলি খাই ফুচকা ইয়াবা খাই না রাত করি মধ্যে ঘুমাই না <laughs> অনেক গান লিখছি তোমাদের উদ্দেশ্যে হুটের গান বলছি আশেপাশে সবাইকে বন্ধু বানাইছি দেখো সবাই কিনে কত মজা করছি ভাইয়ের ওপে বাংলা আর কিছু নাই আর I like this That's why I did this, bro. Okay. This shit is dope. Hmm thanks to CJ but আমরা যদি একটু ব্যাক স্টোরিটা বোঝার চেষ্টা করি জায়রুলক ভাইয়ের এই যে এখানে হঠাৎ করে তো আসে না জায়রুলক ভাইয়ের একটা টিমকে রিপ্রেজেন্ট করেন নেম হচ্ছে ব্রাভো টিম এই ব্রাভো টিমের অ্যাকচুয়াল লিডার হচ্ছে জায়রুলক ভাই জায়রুলক ভাইয়ের ইউটিউব চ্যানেলে চলে যাই এখানে ব্রাভো টিম ইনসাইড নামে একটা চ্যানেল আমরা পেয়েছি আর তার সাথে জায়রুলক ভাইয়ের নিজস্ব একটা চ্যানেল আছে বাট মেইনলি যেই ইউটিউব চ্যানেলটা থেকে সবচেয়ে বেশি ভিউ জায়রালোক ভাইয়ের এই গানটা পাইছে সেটা হচ্ছে ব্রাভো টিম সো এখানে যে আপনি দেখেন অনেকগুলো কন্টেন্ট এখানে আপলোড করা হয়েছে জায়রালোক ভাই কিছু শর্ট ফিল্মও মেক করছিলেন তাদের মধ্যে একটা ছিল হচ্ছে আই থিঙ্ক রাখালের প্রতিশোধ অ্যাকশন একটা সিন ও তখন যারা লোক ভাই বিট ইয়াঙ্গার দেন মন ওপস ওপস বেশ কষ্ট হয়েছে বেশ কষ্ট হইতেছে যারা লোক ভাইয়ের ও short short felt like something যেটা জায়রুল ভাইয়ের নিজের creation I can also feel that Bravo টিমের নিজস্ব একটা ইন্ট্রোডাকশন টাইপের সং ছিল যেখানে ইন্ট্রোডাকশনে ব্রাভো টিম তাদেরকে নিয়ে কথা বলছে বাট ওখানে একটা ছোট্ট ইনফরমেশন আমি পাইছি যেটা আপনাদের ভালো লাগতে পারে বা খারাপও লাগতে পারে I know but let's see আমি হয়েছি তোমাদের থেকে অনেক অনেক আলাদা কারণ আমি দীর্ঘ সময় ধরে পড়েছি মরাকাইয়া আরও আশেপাশের পাশের বাড়ি কোদালে বেবি কিবরিয়া আমাদের কর্মকাণ্ড দেখবা চাইয়া চাইয়া ব্রাভো টিমের জায়রালোক হচ্ছে তার আপন মায়ের পেটের ভাই আপন মায়ের পেটের ভাই মানে ব্রাভো টিমের জায়রালোক হচ্ছে বড় ভাই উনি হচ্ছে ছোটো ভাই জায়রালোকের যদি কোনো মিনিং যারা জানা থাকে সেটা আপনার একটু কমেন্ট সেকশানে জানিয়ে দিন বাট এবার ইভেন একটা গানের মধ্যে আমি যেটা দেখলাম জায়রালোক যে চুল আর দাড়ি যে বিষয়টা ছিল সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন এটা তাদের স্ট্রাগল গানের একটা অংশ আমি দেখলাম দুটো চোর কেটে ফেলতেছে সে নিজের দাড়ি কেটে ফেলতেছে নিজের টোটাল জিনিসটা আমি একটু বোঝার চেষ্টা করি আপনি কখনো ইগনোর করতে পারবেন না এই জিনিসগুলো আছে এই ধরনের কন্টেন্ট আমাদের সামনে আসবে যাবে ওনারা হচ্ছে ইয়াং জেনারেশন আমাদের ওনারা ভালো কন্টেন্ট করার আসলে অনুপ্রেরণাটা যদি কখনো না পায় তাহলে ভালো কন্টেন্টের দিকে ওনাদের মনোযোগটা আসবে না আমি তোমার পয়েন্ট অফ ভিউ থেকে একটু চিন্তা করার চেষ্টা করছি প্রথমে নিজেকে ওই জায়গায় রেখে সবগুলো একটু বোঝার চেষ্টা করছি স্ট্রাগল মানে এই জিনিসটা তো ইজিলি হয়নি মানুষ যত ইজিলি মনে হচ্ছে এগুলো খুব ইজি করা বাট এতটা ইজিলি হয়নি you have to work really hard for this but maybe যে রাস্তাটায় তুমি ফলো করে গেছো ওই রাস্তাটা সঠিক ছিল না ওনারা ওনাদের মতো কন্টেন্ট তৈরি করে ফেলছেন অনেক ধরনের এটা স্বাভাবিক ওনারা হয়তো দুই বছর স্ট্রাগল করতেছেন এবং ফাইনালি ওনাদের একটা কন্টেন্টের মাধ্যমে কেউ ওনাদেরকে চিনছে but that content is not creating positive influence on others এটা বুঝতে হবে যদি যারা লোক তুমি আমার থেকে হয়তো কয়েক বছর ছোটো বা মানে ছোটো ভাই হিসাবে তোমাকে মানে বোঝানোর চেষ্টা করবো আর কি আমার কথাগুলো আমি গুছায় নাও বলতে পারি but I hope this will make some sense into you তুমি একটা ট্যালেন্টেড পার্সন তোমার দ্বারা অনেক ভালো ভালো কিছু করা পসিবল খারাপ দিকগুলোকেও অ্যাড্রেস করার চেষ্টা করবো বাট পজিটিভ জিনিসগুলোকেও অ্যাড্রেস করার চেষ্টা করবো যারা রোস্ট করে ফেলছেন ওকে হয়তো খুব বেশিভাবে ডিমোটিভেট করে ফেলছেন মেবি নেক্সট টাইম ওর জন্য ভালো কিছু করারও ইচ্ছা থাকে সেটাও হয়তো পুড়ে গেছে একদম মনের ভিতর এটা ওরকম না যারা লোক তুমি যদি একদম পার্সোনালি শুনে থাকো আমি যে সেটাই বলবো যে আমি তোমারই বয়সে কয়েক বছর আগে পার করে আসছি মানুষ তোমাকে সেই দিক থেকে একটু চিনছে বাট চিরাটা কিন্তু খুব একটা পজিটিভ ওয়েতে হয়তো হয় নাই এটা তুমি হয়তো নিজেও বুঝতে পারতেছো তোমাদের মধ্যে এখন অনেক অনেক ট্যালেন্ট আছে অনেক প্রতিভা আছে তোমার যে ফুল ব্রাভো টিমের প্রত্যেককে অনেক ইয়াং এবং প্রত্যেকের মধ্যে ভালো কিছু আছে আমি বলবো তোমরা আরেকটু রিথিং করো নিজেদেরকে একটু গুছায় নাও তুমি যদি দেখে থাকো আই থিঙ্ক এই কথাগুলো তুমি একটু বুঝো এই ধরনের ওয়েতে ভাইরাল হওয়া এই ধরনের ওয়েতে মানুষের সামনে আসা এই ফেমটা খুব বেশি দিন ক্যারি আউট করবে না আল্লাহ তোমাদেরকে ইনশাল্লাহ অবশ্যই হেল্প করবেন তোমরা যদি একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে ভালো কিছু করার উদ্দেশ্যে একসাথে হয়ে মানে আমি ব্রাভো টিমের সবাইকে নিয়ে বলতেছি শুধুমাত্র যারা লোক লিডার দেখে তাকে বলতেছি এরকম না সবাইকে বলতেছি একটু চিন্তা করতে মেবি তোমাদের এই পটেনশিয়ালটা যেটা আল্লাহ তালা তোমাদেরকে দিয়েছেন প্রত্যেকের ভিতরে পটেন্সিয়াল আছে সেটাকে ভালো একটা কোনো কিছুতে কাজে লাগাইতে আমার মনে হয় তোমাদের অনেক ভালো কিছু করা পসিবল রাউন্ড মানুষ নিজের ভুল বুঝতে পারে অনেক ধরনের কারেকশন করে আমি বলবো তুমি তোমার মধ্যে যদি পারো একটু কারেকশান আনার চেষ্টা করো ভালো কিছু করার ট্রাই করো মানুষের জন্য ইনফ্লুয়েন্সিয়াল এবং মানুষের জন্য হেল্পফুল করার কিছু ট্রাই করো আমার মনে হয় অনেকেই তোমাকে সাপোর্ট করবে যারা তোমাকে নিয়ে আজকে খারাপ কথা বলছে তারাই তোমাকে নিয়ে একটা সময় ভালো কথা বলবে I can feel it I আমি পজিটিভলি তোমাকে এটা বলতে চাই and I really appreciate the young energy you have তোমরা অনেক মানুষকে অনেক কিছু করে দেখাইতে পারবা এবং শুধু তোমরা না ইয়াং জেনারেশনে যে কজন এই কন্টেন্ট আজকে দেখছে আমি বলবো মানুষ ভুল করে মানুষ মিস্টেক করে এই প্ল্যাটফর্মগুলোতে বিভিন্ন রকম কন্টেন্ট আমি দেখতে পাই যেগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে আমার সামনে আসেই মানে এটা নেগেটিভলি অ্যাপ ইগনোর করার কিছু নেই এদের নিয়ে সারাদিন খারাপ কথা বলার কিছু নেই সো আমি বলবো অডিয়েন্সরা যারা দেখতেছেন তারাও একটু পজিটিভলি চিন্তা করেন একটু মানুষকে পজিটিভলি মোটিভেট করার চেষ্টা করেন চারপাশে এত নেগেটিভিটি এত ভালগারিটি এত এই সে মাঝখানে আমরা পজিটিভ কথাগুলো বলতে ভুলে যাচ্ছি তো আসলে আমরা আস্তে আস্তে পজিটিভ কথার দিকে একটু একটু করে ফিরে আসি এরকম যে ইয়াং ট্যালেন্টেড ছেলে মেয়েরা আমাদের বাংলাদেশে আছে তাদেরকে ভালো কিছু করার ক্ষেত্রে আমি মোটিভেট করি আমরা যদি তাদেরকে সুযোগটা করে দিই তাদেরকে পজিটিভলি অ্যাকসেপ্ট করার ট্রাই করি তাদের মিস্টেকগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি আমার মনে হয় তাদের অনেক ভালো কিছু করা পসিবল হবে তো যারা লোক তুমি যদি এটা দেখে থাকো তোমার ভাবো টিমের কোনো সদস্য দেখে থাকে আমি বলবো এটা তোমরা একটু পজিটিভলি অ্যাকসেপ্ট করবা এরকম একটা ডিফারেন্ট ওয়েতে একটা ডিফারেন্ট কিছু অ্যাড্রেস করার আমার মানে অনেক ইচ্ছা ছিল আমি জানি না কথাগুলো গুছাই বলতে পারছি কিনা বাট সবাইকে ধৈর্য ধরে কথাগুলো শেষ পর্যন্ত শোনার জন্য অনেক ধন্যবাদ যারা যারা এই ভিডিওটা দেখলেন তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করতেছি এই ভিডিওটা যদি কোনো না কোনোভাবে আপনার মনে হয় একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে সোসাইটিতে মানুষের কাছে তাহলে কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দিবেন এবং তাদের জন্য ভিডিওটা ডেডিকেট করলাম যারা হয়তো বাই দিস টাইম লাইফে কোনো না কোনো ভুল করছে তাদের থেকে একটা লাইফে চেঞ্জ করতে যাচ্ছে তাদেরকে সেই সুযোগটা করে দেওয়ার জন্য আর ফাইনালি আপনার যে মন্তব্য পার্সোনাল যে অপিনিয়নটা সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন এই পেজের কন্টেন্ট এবং অন্যান্য বিষয়গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু ফলো বাটনে ক্লিক করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না thank you everyone for watching ইনশাআল্লাহ আবার নেক্সট ভিডিও দেখা হবে নিজের আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম